ইসলামের দিকে চোখ তুলে তাকাবে আর আমরা বসে বসে দেখবো আঙ্গুল দিয়ে সোজা করে চোখের বিচার ঢুকিয়ে আজকে সরকারি কর্মকর্তা আমি মহাসচিব উপদেষ্টা মন্ডলীর সদস্য এই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে নাই সেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ তৈরি হয় সেই শিক্ষার নাম হলো ইসলামী শিক্ষা সেই শিক্ষা বন্ধ করা বর্তমানে ষড়যন্ত্র চলছে আজকে একটু আগে আপনারা শুনছিলেন যে আজকে যে শিক্ষামন্ত্রী রয়েছে দীপু মনি তার ইতিহাস জানেন তার ভাই বন্ধু তাও তার সমস্ত আত্মীয় স্বজনের ব্যাপার ইতিহাস জানেন সব দুর্নীতিগ্রস্ত আমি সেদিন কারণ সেই পাশ থেকে আসছি আমি সব জেনে আসছি সাফানাদার মাইকে বলাও যায় না হ্যাঁ, হ্যাঁ, এত ঘৃণিত ব্যাপার আজকে ক্ষমতা পেয়ে আজকে শিক্ষা থেকে সিলেবাস থেকে পাঠ্যসূচি থেকে ইসলামী শিক্ষা বাদ দিবে সেখানে নাস্তিকতা দারোয়িনীর বিবর্তন নীতি সেটার মাধ্যমে মানুষ বাস্তিক তৈরি হবে আর সেই বাচ্চাদেরকে শিখিয়ে রাস্তিক বানাবে এই পরিকল্পনা কখনোই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমান বাংলাদেশের বাংলাদেশের নামাজি আজকে আমরা দেখেছি বলতেন হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পাখি দয়ুল পাখি এতে ইজ্জত বাড়ে নাই কত গাছেই রয়েছে বাগানেই রয়েছে কথা ঠিক নেবে ঠিক কিন্তু সাপলা ফুল জাতীয় ফুল ওকে সাপলা ফুল জাতীয় ফুল হওয়ায় সংসদে কোনো জায়গায় ও জায়গা পেয়েছে ও তো বিভিন্ন জায়গায় খালে বিলের ভিতরেই আছে তাই ইসলাম রাষ্ট্র ধর্ম এটার একটা ইসলামের কোনো উপকার হয় না যদি ইসলামের নিয়ম অনুযায়ী সর্বত্র বাস্তবায়ন না হয় তারপরেও তো একটা সম্মান যেহেতু আমরা বাংলাদেশের শতকরা বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করি এই দেশের ভিতরে ইসলাম শব্দ থাকবে না আর এটাও নাস্তিকেরা সহ্য করতে পারছে না সংবিধান দেখে পরিবর্তন করবে এই ইসলাম শব্দ পরিবর্তন করবে ইসলামের দিকে চোখ তুলে তাকাবে আর আমরা বসে বসে ত্যাগবো আঙ্গুল দিয়ে